আমি বলি রমজান মাসে রোজা রাখেন রাখি সকাল দশটা বাজে কিছু খান খাই না দুপুর দুইটা বাজে কিছু খান খাই না তিনটা বাজে কিছু খান খাই না আচ্ছা তখন কি আপনার একবারও এটা খাইতে ইচ্ছা করে না করে তো কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে ফেলি আমি শ্রদ্ধার সাথে বলি এই রমজানেই আপনার সুবর্ণ সুযোগ সুবাহান আল্লাহ আপনি যদি রমজান মাসে বারোটা বাজে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে এই বদ অভ্যাস না খেয়ে থাকতে পারেন দেখাই দিতে পারেন চাইলে ইনশা আল্লাহ ইফতারের পরও না খেয়ে দেখাই দিতে পারবেন কারণ দুইটাই আপনি পেরেছেন সাতটাইও আপনি পারবেন আটটাইও আপনি পারবেন সুবাহ রমজান জিনিসটা কি জানেন রমজানে আমরা খাইলে না খাইলে আল্লাহর কোনো লাভ লোকসান নাই কিন্তু রমজান হচ্ছে কোরআন আর আয়াতটা যদি আমরা একটু খেয়াল করি সুরা বাকারাজ আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে আমি রোজা দিয়েছি যেন তোমরা ফরহেজগারি অর্জন করতে পারো তাকুয়া অর্জন করতে পারো আল্লাহ এটা দিয়ে কি করব রব্বে করিম বলে শয়তান তোমাকে দেখাবে এটাতে অনেক মজা কিন্তু তোমার ইমান যখন জানবে তোমার ব্রেন যখন জানবে তোমার আল্লাহ এই কাজটা করলে তুমি নারাজ হয়ে যাবে তোমার আল্লাহ তখন তোমার তাকুয়া বলবে খবরদার এই মজার দরকার নাই আমার আল্লাহকে খুশি করা দরকার সুবাহান আল্লাহ শয়তান আপনাকে বলবে এটাতে দুই টাকায় দশ টাকা লাভ আছে কিন্তু আপনার ইমান বলবে এটাতে হালাল নাই হারাম আছে আপনি তখন তাকুয়াকে অর্জন করে তাকুয়ার শক্তি দিয়ে শয়তানকে পরাজিত করতে থাকবেন সুদের ক্ষেত্রে ঘুষের ক্ষেত্রে বেয়াদবির ক্ষেত্রে জেনার ক্ষেত্রে অবৈধ প্রেমের ক্ষেত্রে অন্যায়ের ক্ষেত্রে অবিচারের ক্ষেত্রে নেশার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যতই আপনি শয়তানকে পরাজিত করতে থাকবেন সমাজ একজন আপনি ভালো মানুষের পরিচয় পাইতে শুরু করবেন সুবাহান আল্লাহ এদিকে আপনি ভালো মানুষের পরিচয় পেয়ে যাবেন অমানুষ থেকে মানুষ হতে থাকবেন আল্লাহ চাহে তো আপনার এই কাজগুলাকে এই জেহাদগুলাকে কবুল করে সারা জীবনের গুণা মাফ করে জান্নাতও দিয়ে দিতে পারেন সুবাহ